বলবেন দয়া করে মহিলারা পাঠাই আমরা মহিলারা পোশাকের ব্যাপারে খুব সমস্যায় আছি আমরা গায়ে যে জামা পরি এই গলির মধ্যে কেউ বলে শাড়ি হিন্দু মহিলার পোশাক কেউ বলে মেক্সি ইয়াহুদিদের পোশাক খ্রিস্টানদের পোশাক কেউ বলে দুই পাশে ফাড়া বা ফাটা কামিজ চলবে না আবার কেউ বলে পুরুষ মানুষের জব্বার মতো কামিজ পরতে হবে গায়ের পোশাক নিয়ে আমরা খুব বিভ্রান্তিতে আছি কি ধরনের পোশাক পরব জানালে খুশি হবে মেয়েদের পোশাক সর্বোত্তম হচ্ছে সালাওয়ার কামিজ হাত পর্যন্ত হাতা থাকবে পা পর্যন্ত লম্বা হবে নিচে ছায়া ব্লাউজ পরা লাগবে এই মাথাটা আর গলাটা ওড়না দিয়ে ঢেকে রাখা লাগবে এটা হচ্ছে সর্বোত্তম পোশাক মেয়েদের ফাতেমাতো জওরার পোশাক এরকম ছিল শাড়ি পরে একশো ভাগ পর্দা আদায় হয় না কারণ যদি চুল বেরিয়ে যায় নামাজ পড়তে গেলে আপনার নামাজ আর হবে না এই ধরনের শাড়ি না পরাই ভালো আপনি যদি যে বয়সে থাকেন সালাবার কামিজ পরবেন অন্তত কারো সামনে পড়ে গেলে পর্দা লঙ্ঘন হবে না কিন্তু সালাবার কামিজ হওয়া লাগবে আবার এই হাত পর্যন্ত পা পর্যন্ত ওই ফাটা ফাটা পড়লে সমস্যা আমি আর নিচে নামলাম না স্বামীর জন্য যারা আশা থাকবে রাতের বেলা আকাঙ্ক্ষা থাকবে আগ্রহ নিয়ে থাকবে অপেক্ষায় থাকবে যতক্ষণ স্বামীর জন্য অপেক্ষা করবে অতক্ষণ ওই মেহেদার আমল নামায় স্বভাব হতেই থাকবে এখানে আমরা পুরুষ আছি আমাদের তো বিশাল মর্যাদার কথা আমরা শুনি সোবাহান পড়ছি স্ত্রীর প্রতি এক একজন পুরুষের দায়িত্ব আছে চারটা এক নম্বরে বিয়ের সময় তার দেনমোহর দিয়ে দেওয়া দুই নাম্বারে সারা জীবন তার খাবারের ব্যবস্থা করা তিন নাম্বার তাকে সাজগোজ করার জন্যে একটা ঘর এবং প্রসাধনের ব্যবস্থা করা চার নাম্বার আল্লাহর নবী বলেন তার আত্মীয় স্বজন যারা আসবে ওই খরচের দায়িত্ব স্বামীর কাঁধে তুলে নেওয়া এটা কিন্তু একেবারে মোস্তাহাব নফল না এটা দেওয়া লাগবে দেন মহর দেওয়া কি তার খাবারের ব্যবস্থা করা কি তার পোশাক আশাক এবং প্রসাধনী এগুলো কিনে দেওয়া কি তার বাড়ি থেকে যারা আসবে আত্মীয় স্বজন তাদের খোঁজ খবর রাখাও ফরজ সুতরাং এই চারটা দায়িত্ব যদি কোনো স্বামী পালন না করে এই হন্না লেবা সোল্লা কোমো আন্তম লেবা সোল্লা হন্না এই আয়টা আমরা আপনার বিরুদ্ধে অবস্থান নেবে আল্লাহ যেন হেফাজত করেন সরে বলেন আমিন খাদিজাতুল কবরার মতো এরকম মেয়েটা যখন মাথা থেকে সরে গেছে ছায়া নেই নবীজি তখন অসহজ শান্ত দেওয়ার মতো কেউ নেই এই তিপ্পান্ন বছর চলছে তখন বিশ্বনবীকে আল্লাহ নিয়ে গেলেন কাবার হাতিম থেকে এগারোটা দুই বাজে আমার সময় শেষ ওখানে যে জোহরের নামাজ পড়া লাগবে এখন বলছেন কেন আগে থেকে ওঠার সময় না বলে এনারা পাঁচটা মিনিট সময় যাচ্ছে রাতের বেলায় তো আলোচনা রাতের বেলায় দিয়ে রাতে যারা আসবে অবশ্যই আসবেন এরা অনেকে আসবে না এই জন্য টাকা যারা নিয়ে এসেছেন আপনার টাকা যেন কোরআনের কাছে থাকে এই জন্য এরা আরো সহযোগিতা করছে আপনার টাকা দেন টাকা দিয়ে যান যারা এনেছেন টাকা পাঁচ মিনিটের ভেতরে দিয়ে যান একটু বলবেন দয়া করে মহিলারা